যুবকরা নয় আজকাল অনেক নারীরাও এই মাস্টার বেশনের নেশায় আসক্ত হয়ে গিয়েছে নিউজ পড়বেন নিউজে দেখবেন যে নারীরা শুধুমাত্র মাস্টার বেশন নয় নারীরা আজকাল পর্নোগ্রাফি অর্থাৎ ব্লু ফিল্মেও আসক্ত হয়ে গিয়েছে হুজুর মাস্টারবেশন থেকে মুক্তির কি কোনো আমল আছে থাকলে বলবেন যেন এই পাপের পথ থেকে ফিরে আসে এটাই আমার লাস্ট উত্তর masturbation this is like a disease এটা একটা রোগের মতো হয়ে গিয়েছে আজকালকার যুবকরা যেমন গাজার নেশায় আসক্ত কিছু যুবক যেমন সিগারেটের নেশায় অ্যাডিক্টেড কিছু যুবক ঠিক তেমনভাবে হস্ত মৈথনের নেশায় আসক্ত কিছু কিছু যুবক আছে দেখবেন তারা আমাকে লেখে মেসেজ লেখে যে হুজুর রাতের বেলা মাস্টারবেশন না করলে মাথা ব্যথা করে ইভেন ঘুমাতেও পারে না মানে এতটা বড় নেশা হয়ে গিয়েছে যুবকদের মাঝে ইভেন অনেক যুবক আছে তারা দেখবেন ওয়াশরুমে যখন তারা যায় শয়তানের ওয়াশ ওয়াশায় পড়ে তারা ওয়াশরুমে গিয়ে এই মারাত্মক বড় জঘন্যতম অপরাধ ভুলে হলেও করে ফেলে আছে না নাই শুধু যুবকরা নয় আজকাল অনেক নারীরাও এই মাস্টার বেশনের নেশায় আসক্ত হয়ে গিয়েছে নিউজ পড়বেন নিউজে দেখবেন যে নারীরা শুধুমাত্র মাস্টার বেশন নয় নারীরা আজকাল পর্নোগ্রাফি অর্থাৎ ব্লু ফিল্মেও আসক্ত হয়ে গিয়েছে আল্লাহ মা বোনদেরকেও হেদায়াত দান করো এবার চিঠামি করে আমিন পড়লেন সবার জন্যই বলতে হবে আচ্ছা দেখেন মাস্টারবেশন যুবকরা কেন করে এক নাম্বার দোষ হচ্ছে এই চোখের এক নাম্বার চোখটা কোথায় এক নাম্বার দোষটা কোথায় এই চোখ বড় মারাত্মক জিনিস আপনি দেখবেন মাস্টারবেশন যখন যুবকরা করে সে কিন্তু কাউকে না কাউকে ফিল করেই মাস্টারবেশন করে বিজ্ঞান তোমরা ভালো করে পড়বা সায়েন্স ভালো করে পড়বা এই যে চোখটা আছে না চোখের যে আকর্ষণ এটা শুধুমাত্র চোখে নয় সোজা এখানে এসে আঘাত করে একজন নারী রাস্তায় হাঁটতেছে অনেক সুন্দরী যুবক যখন তার দিকে তাকায় আপনি দেখবেন বেশিরভাগ যুবক তার চোখ কিন্তু আর নামে না অ্যাট্রাকশন এই যে দেখেছে না তার ছবিটা হৃদয়ে এঁকে ফেলে হৃদয়ে এঁকে ফেলে তার ছবিটা নেক্সট টাইম যখন মাস্টারবেশন করে তখন সে নারীকে ফিল করে করে এই জঘন্যতম পাপ করেছিল এখন থেকে না এটা বুঝতে হবে আপনাকে অতএব মাস্টারবেশন থেকে যদি আগে বাঁচতে চান lower your gaze قل للمؤمنين يغضوا من أبصارهم ويحفظوا فروجهم You who believed, when you see the غير mahram women, just try to lower your gaze. যখনই তুমি গায়ের মাহরাম নারীকে দেখবা তোমার চোখটা এরকম নয় এরকম হয়ে যাবে রাজি আছেন তো ইনশাআল্লাহ চোখ বাঁচাবেন দেখবেন আপনি নিজেও বেঁচে যাবেন ইনশা নাম্বার ওয়ান নাম্বার টু একাকিত্ব ত্যাগ করতে মাস্টারবেশন কি কখনো কেউ পাবলিক প্লেসে করতে পারে আপনাকে লজ্জা পাচ্ছেন ভাইয়ারা লজ্জা করলে চলবে না ইসলাম এটা এমন একটা ধর্ম এমন কোনো সমস্যা নাই যে সমস্যার সমাধান ইসলাম দেয় নাই পড়ে this is Islam you have to avoid the loneliness যখনই আপনি ঘরে একা সাধারণ বলবে কিরে একটু কর না কি সমস্যা আসলে নাই আবার যখন ওয়াশরুমে যাবেন একা একা থাকবেন না জাস্ট শাওয়ার পানি ঢালছেন ওই ঠান্ডা রে কোনো মতে মুছে আবার বের হয়ে যাবেন মনে রাখবেন যত বেশি আপনি ওয়াশরুমে সময় দিবেন ব্যাথরুম ওয়াশরুমে যত বেশি সময় দিবেন শয়তান তত বেশি আপনাকে ব্রেন ওয়াশ করতে শুরু করবে বেশিক্ষণ ওয়াশরুমে থাকবেন না এবং রুমে একাকিত্ব সময় কাটাবানো যুবক ভাইরা রাজি আছো তো ইনশাআল্লাহ লাস্ট কথা বলে আমি শেষ করতে চাই এবং এটি আমার শেষ কথা এটা হচ্ছে কোরআন এটা কি এটা এমন একটা কিতাব যে কিতাবটা মানুষকে অন্ধকার থেকে আলোর পথে আনতে পারে সুমানাল্লাহ পড়েন তোমার যে বেড আছে না বেড যে বেডে তুমি ঘুমাও খাট এই যে খাট এই যে বালিশ বালিশের ঠিক ডান পাশে একটা রেহেল নিবা রেহেলে কোরআন শরীফটা রাখবা এভাবে মাথার কাছে রেখে ঘুমাবা বিশ্বাস করো যুবক তোমাকে আমি গ্যারান্টি সহকারে বলতে পারি একটা কথা যদি ইমান তোমার হৃদয়ে থাকে যার মাথার কাছে কোরআন শরীফ থাকবে তার মাথায় মাস্টার বেশ খেয়াল আসতে পারে না আচ্ছা যদি এসেও যায় কোরআন শরীফকে সামনে রেখে এই জঘন্য কাজ কেউ করতে পারবে না last tips you have to use this Quran এই কোরআনটা ব্যবহার করবা গুনাহার থেকে বাঁচাবার জন্য নিজেকে ঠিক ঘুমানোর সময়ে একাকিত্ব সময় কোরআনটা আশেপাশে রাখবা টেবিলে রাখবা মাথার কাছে রাখবা সম্মানের সঙ্গে দেখবা এই কোরআনটাই তোমাকে বাজে কাজ থেকে বাঁচিয়ে দিবে এংসা এক চোখ হেফাজত করবেন দুই নাম্বার একাকিত্ব ত্যাগ করবেন তিন নাম্বার যখনই ঘুমাবেন কোরআনটা কাছে রেখে ঘুমাবেন রাজি আছেন তো ইনশাআল্লাহ আল্লাহ সবাইকে কবুল করুন সকলের পর আমিন আপনার কি থাকবেন ইনশাআল্লাহ দোয়াটা শেষ পর্যন্ত থাকবেন তো ইনশাআল্লাহ masturbation is like a জেনা এই যে হাত দিয়ে মাস্টারবেশন তোমরা যুবকরা করো না কেমতের কঠিন ময়দানে হাত ফেটে ফেটে বাচ্চা বের হবে এর কারণ এক একটা শুক্রাণু আপনি জোর করে যখন বের করেন প্রত্যেকটা স্প্রাণ প্রত্যেকটা শুক্রাণুর দ্বারা আপনি রবের হাজার হাজার শুক্রাণুকে নষ্ট করে ফেলেছেন এটার দ্বারা বাচ্চা হতো একটা একটা নিউ ব্রাউন বেবি আসতে পারত দুনিয়ায় আপনি নষ্ট করে ফেলেছেন তাই আজাব হিসেবে আপনার আঙ্গুল ফেটে ফেটে বাচ্চা বের হবে নাউজুবিল্লা পড়েন আমি দোয়া করি রবের কাছে আল্লাহ তালা সমস্ত যুবকদেরকে নারীদেরকে এই বাজে হস্ত মৈথনের নেশার থেকে হেফাজত করুক সকলেই মন খুলে আমি এত প্রশ্ন কেন দিয়েছেন মানুষ ঠান্ডায় কাঁপতেছে বারোটা অলরেডি বেজে গিয়েছে আমার ইতিহাসে দুই ঘন্টা ওয়াজ মনে আজকে প্রথম করলাম এত বেশি আল্লাহ আপনাদেরকে কবুল করুন প্রণামে